লুবাবা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না আমি ভালো আছি আই ফাইন রাইট জাপানিজদের নাম শুনেছো they yeah. are really talented people. Obviously. Okay. So Japanese are from Japan, right? Yeah. So Japanese দের কয়েক শত বছর আগের একটা গুণের পদ্ধতি ওরা ওদের আছে They have actually discovered that or they have invented that system দেশে আমাদের আজকে টপিকটা হচ্ছে Japanese multiplication with who is that Man. Okay so it's just like magic okay একটু আঁকা আঁকা করবো দেখবো যে একটা গুণ You're হয়ে the গেছে dancer. Yeah. So let's get started, right? Okay. So আমরা একটা টু ডিজিট নাম্বার ধরি say 43 okay times 34 ওকে তো এটা আমরা ট্রেডিশনালি যখন করি তখন এটা দিয়ে এটাকে গুণ করি এখানে লিখি এটা দিয়ে এটাকে গুণ করি তারপর লিখি আবার এটা দিয়ে এখানে লিখি এটা দিয়ে এটাকে আবার এখানে লিখি তারপরে আবার দিই দেন যোগ করি রাইট তো জাপানিজরা অনেক বছর আগে এই পদ্ধতিটা আবিষ্কার করে that's a very fantastic system এবং একটু খেলার মতো আর কি জাস্ট লাইক ম্যাজিক রাইট তো আমরা পদ্ধতিটা পাবো তোমাকে কিন্তু একটা অঙ্ক করে দেখাতে হবে রেডি ওকে সো এখানে বলো what is the first digit it's 4 4 সো আমরা এখানে চারটা দাগ দেব okay so 1 2 3 and 4 4 done right now what is the next digit it's 3 so আমরা এখানে একটা গ্যাপ দেব গ্যাপ দিয়ে তিনটা দাগ দেব ওয়ান টু থ্রি সহজ কি করলাম এখানে চার আছে চারটা দাগ দিলাম তিন আছে তিনটা দাগ দিলাম একটু গ্যাপ দিয়ে এবার এখান থেকে শুরু করব এখানে কত আছে three so one two three okay এরপর এখানে কয়টা আছে চার সো এখানে একটা গ্যাপ দেবো গ্যাপ দিয়ে আবার আমরা চারটা দাগ দেবো one two three four okay so এগুলো আমরা একটু মুছে দিই সুন্দর করে এগুলো মুছে দিলাম কেউ কেউ কেউ এই যে মুছে দিলাম রাইট এখান থেকে মুছে দিলাম ওকে ওকে নাও আমরা একটু হাতে এরকম করি এটাকে আমরা বলছি ক্রসিং পয়েন্ট সো এখানে ক্রসিং পয়েন্ট রয়েছে রাইট আমরা ক্রসিং পয়েন্টগুলো একটু গুনি চলো one two three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve. সেখানে হচ্ছে টুয়েলভ এবার কোনায় কোনায় টোটালটা গুনবো এখানে প্রথমে একটা একটা গুনলাম এই কোনায় কোনায় পুরাটা গুনবো রাইট সেখানে ক্রসিং পয়েন্ট কয়টা আছে one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. So it is 25. So প্রথমে একটা একটা করলাম তারপরে দুইটা করে একসাথে বসালাম এরপরে এখানে করব one two three four five six seven eight nine ten eleven twelve সেখানে দেখলাম twelve we are done almost done right এখন প্রথমে এই ডিজিটটা বসাবো সো এই ডিজিটটা কত It's two. Two. এবার এই ওয়ানটাকে এটার সাথে নিয়ে যাবো so five plus one is six এই টুটাকে এটার সাথে নিয়ে যাবো সো টু আর টু যোগ করলে ফোর আর বাকি থাকে কত এই যে ওয়ানটা এখানে বসিয়ে দেবো so the result is one four six two one four six two right okay so এটা আমরা একটু চেক করে দেখতে পারি থ্রি ফোর জা twelve two okay থ্রি থ্রি জা nine sixteen twenty five twenty five and one twenty six two three four জা twelve and two fourteen yeah that's right answer is very perfect so did you understand Yeah, it's so simple and Is- I love Japan. <laughs> you love Japan. Yeah. It's so simple. Yes, so Are you kidding me? not so simple. It's really simple. Okay. Oh, তাহলে তোমাকে আমি একটা অঙ্ক দেই okay. সো তোমার প্রবলেমটা হচ্ছে thirty three times forty four That is your problem, right? Yes. Now s- try to solve it. Okay. We need to to put three straight lines, right? Okay. How many straight lines? Three. One, two, And three. three. Yeah, very good. Perfect. And you got three over here too. So we need to give a gap, right? Yes, I'm going to like gap break here. Mhm. I'll three dito হবে. Okay. One, two, and three. Yeah, perfect. Right. So we are done. Yeah. উপরেরটা নিয়ে ডান হয়ে গেল three three now Now we have to give four lines straight. Okay column অনুসারে দেবো আমরা ওয়ান One, টু থ্রি and four. Four yeah now একটু গ্যাপ দেবো না Yeah. we have to So give a is- little gap. One One two three and and four yeah <laughs> right very good perfect okay. Now we have to do it. Yeah. You have to count এখন কাউন্ট করবো আমরা crossing point right from here. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve. so you have to write 12 here right Twelve. 12 And now is the crossing way. this one and this one together we'll add them right yes, we'll So- add them. করো Shall we do the- আচ্ছা আমি করে দিচ্ছি Yes. one Two, two three four five five, six seven, seven eight nine 9, 10, 11, 12, Hmm. 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24. So we have to write? 24. Yeah. 24. Perfect. And now we are left with that one. Okay. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve. Twelve. Now we have to like put the 2 over here. তো মানে এই এই দুইটা বসালাম এখানে and then Yeah. And put this one. mhm, with this one so it's now five Five. yeah Five. And this two with, will be added with this 2 Mhm. It's four. so this one right Yeah. so Four. it's four you write down okay four and we're left with one Yeah, there you go. The answer. one four five two yeah perfect I love it. I love this. perfect math. right so এখন আমরা ভিউয়ার্সদেরকে একটা অঙ্ক দেই ওরা করুক রাইট আমরা যদি তোমাদেরকে দেই five four fifty four times three seven so how can you do this try to solve this at your home তো তুমি আজকে এটা শিখেছো আমি তোমাকে যখন দেখালাম এটা কিন্তু একটু জটিল বাট তুমি খুব Easy, I guess. And also interesting. Yeah, right? I love the fun. তোমার মনে আছে প্রথম ভিডিওতে তুমি বলছিলে math is so tough. yeah. But এখন math কেমন মনে হচ্ছে? It's so like interesting. Interesting and I don't know there's a lot of techniques like Japan and Indian technique. আমরা একটা Indian technique করেছি হ্যাঁ। Yeah. So আমরা next ভিডিওটাতে দেখাবো। Yeah. So dear viewers, we are done. Yeah. So you learned the Japanese multiplication technique with me Yasir and Lubaba. Pray for this little angel <laughs> and keep watching our videos and don't forget to share and like our video. So we are inviting you to watch our next video. Till then, okay, till then. Bye bye. Take care. Next video.